আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল সবাই দেখতেছে হিরা আলমের বিরুদ্ধে কিছু করলে ভাইরাল হওয়া যাচ্ছে এভাবে সেও মিথ্যা অভিযোগ দিয়ে ভাইরাল হওয়ার পরিকল্পনা করেছে আমার সম্মান হানি করা এবং আমাকে ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার চিন্তা ভাবনা করেছে গাজীপুরের শ্রীপুর থানায় তার বিরুদ্ধে করা অভিযোগের বাদী সম্পর্কে এসব কথা বলেন হিরো আলম গত রোববার রাত এগারোটায় শ্রীপুরের মাওনা চৌরাস্তায় হিরো আলমের সঙ্গে কথা হয় ওই সময় তিনি মাওনা পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন পাঁচই আগস্ট রুবেল মুন্সি নামে এক ব্যক্তি হিরো আলম ও তার অপর দুই সহযোগীর বিরুদ্ধে শ্রীপুর থানায় অর্থ আত্মসাত ও হুমকির অভিযোগ দেন অভিযোগটি তদন্ত করছে শ্রীপুর থানা পুলিশ অভিযোগে উল্লেখ করা হয় হিরো আলমের মালিকানাধীন অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানে দশ হাজার টাকা বেতনে চাকরি করতেন রুবেল মুন্সি দু সালে তার কাছ থেকে হিরো আলম বিশ হাজার টাকা ধার নিয়েছিলেন এছাড়া সাত মাসের বেতনের সত্তর হাজার টাকা হিরো আলমের কাছে জমা রাখেন রুবেল পরে মোট পাওনা নব্বই হাজার টাকা ফেরত চাইলে হিরো আলম দেই দিচ্ছি বলে বাহানো শুরু করেন এক পর্যায়ে পাঁচ মাস আগে চাকরি ছেড়ে গাজীপুরের শ্রীপুরে এসে একটি প্রতিষ্ঠানে চাকরি নেন রুবেল অভিযোগে আরও উল্লেখ করা হয় গত বৃহস্পতিবার রাত এগারোটার দিকে হিরো আলম অভিযুক্ত দুজনকে সঙ্গে নিয়ে রুবেল মুন্সির বর্তমান কর্মস্থলের সামনে আসেন এ সময় মুঠোফোনে কল করে টাকা ফেরত দেওয়ার কথা বলে রুবেলকে অফিস থেকে বের হতে বলেন হিরো আলম রুবেল অফিস থেকে বের হলে হিরো আলম তাকে প্রাইভেট কারে তুলে মেডিকেল মোড়ে নিয়ে যান সেখানে অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় তার কাছ থেকে একটি ল্যাপটপ ল্যাপটপ জিমেইল ও ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি নিয়ে রাত আনুমানিক তিনটার দিকে ছেড়ে দেওয়া হয় এসব বিষয়ে আইনের আশ্রয় নিলে তাকে মারধর সহ জানমালের ক্ষতি করার হুমকি দেন হিরো আলম অভিযোগের বিষয়ে জানতে চাইলে Hero Alam BD news three sixty কে বলেন আমার কাছে টাকা পাইলে এতদিন বলেনি কেন আমার কাছে সাক্ষী প্রমাণ আছে যে সে কোনো টাকা পয়সা পায় না সে আমার ল্যাপটপ নিয়ে এসেছে আমার পাঁচটি চ্যানেলের পাসওয়ার্ড হ্যাক করে নিজের নিয়ন্ত্রণে রেখেছে এত কিছু করার পর উল্টো সে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে হ্যারাসমেন্ট করেছে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে হিরো আলম বলেন চার আগস্ট রাতে শ্রীপুর এসে রুবেলের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং তার অবস্থান জানতে চান রুবেল প্রথমে তার অবস্থান জানাতে রাজি হননি এক পর্যায়ে সত্তর হাজার টাকা দেওয়ার শর্তে তিনি তার অবস্থান জানান পরে মাওনা পুলিশ ফাঁড়িতে গিয়ে ঘটনা খুলে বলেন হিরো আলম সেখান থেকে চার পুলিশ সদস্যকে নিয়ে তিনি রুবেলের সঙ্গে দেখা করেন ওই সময় তাকে একটি চ্যানেল বুঝিয়ে দেন এবং বাকি চ্যানেলগুলো শুক্রবার বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন রুবেল রুবেল মুন্সি করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে হিরো আলম আলম বলেন আমি ধরে আনিনি বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়েছি ধরে আনার অভিযোগ প্রমাণিত হলে যে কোনো শাস্তি মাথা পেতে নেব আমি এসব বিষয়ে থানায় কথা বলতে শ্রীপুরে এসেছি এদিকে ভাইরাল হওয়ার জন্য অভিযোগ দেননি উল্লেখ করে রুবেল মুন্সি আজ সোমবার সকালে বিডি নিউজ থ্রি সিক্সটিকে বলেন আমার সঙ্গে যে অন্যায় হয়েছে এর বিচার পেতে অভিযোগ দিয়েছি উনি সবাইকে এক পাল্লায় মাপতে চান আমার ভাইরাল হওয়ার ইচ্ছা নেই চার আগস্ট রাতে আমার কাছ থেকে জোর করে ল্যাপটপ ও বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফেরত নেন হিরো আলম এমনকি গত রোববার রাত থেকে আমার ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়েছে এটিও তিনি করিয়েছেন বলে মনে হচ্ছে এ বিষয়ে মাওনা পুলিশ ফাঁড়ির incharge Mohammad Abu Jafar Molla BD news three সিক্সটিকে বলেন হিরো আলম আমাদের পুলিশ ফাঁড়িতে এসে অভিযোগ করেন এক ব্যক্তি তার ল্যাপটপ চুরি করে নিয়ে এসেছে এসব উদ্ধারে আমাদের সহযোগিতা চান পরে ফাঁড়ির আই রফিককে ফোর্স নিয়ে গিয়ে এ বিষয়ে সহযোগিতা করতে বলি এরপর এস আই রফিক আমাকে জানান ল্যাপটপ নিয়ে আসা ব্যক্তি হিরো আলমের কাছে সত্তর হাজার টাকা টাকা পান ওই রাতে সিদ্ধান্ত হয় হিরো আলম তিন দিনের মধ্যে সত্তর হাজার টাকা দিয়ে ওই জিনিসপত্র নিয়ে যাবেন পরদিন শুনলাম